তোর কখনো শুনো না ধর্মের কাহিনী আর দালালরা কখনো বাজি ছাড়বে না এটা আমরা অনেকেই জানি কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাগে নিয়ে ব্যবসা করা সেদিন আগে দেখো জ্ঞান গেমিং শুরু করলো তার মাগে নিয়ে ব্যবসা করা বিয়ে হয়নি তাদের দুইজনেরই চলতে চলতেছে অনেক মাচাতে আই মিন বলতে গেলে অনেক খারাপ বলতে গেলে আসা মুখ দিয়ে হাজার কথা কিন্তু বলতে হবে এখানে অল্প কথা জানি ওর অনেক ক্ষমতা চ্যানেলে মেরে তোমার একটি স্ট্রাইক তবে আমরা কখনো কাউকে ভয় পাই না রোস্টাররা কখনো কাউকে ভয় পায় না ভয় পেলে কখনো চলবেও না আমরা আমাদের মতো করে ভিডিও বানাবো আর তোমরা তোমাদের মতো ভাগে ভাগে করবা ইউটিউব কমেন্টিতে ফেসবুক কমেন্টিতে আইসা এটা কখনো কিনে নেওয়া যায় না আই মিন এই জ্ঞানদার নাম কিভাবে জ্ঞানদা হলো আমার কিছু মাথায় আসে না এর মাথা মধ্যে আছে গোবর কোনো জ্ঞানই নেই না হলে এ কি করে করলো এসব কিছু So hello my brother, welcome back. I am Prem and another new roasting video in my YouTube channel. So everyone come কেমন আছো তোমরা আশা করি আল্লাহ ভালো also. So every video, এবার ভিডিওতে দেখার জন্য প্যান্টের নিচ থেকে হাতটা বের করে video. ভিডিওতে লাইক মারো এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো so let's go watching my video এর দেখো নতুন দুই নিব্বা নিব্বি আসলো এখন ইউটিউব কমেন্ট অ্যান্ড ফেসবুক কমেন্টিতে আমি আগে বলছি এখনো বলছি এদের কাজ হচ্ছে শুধু মাগিনি ব্যবসা করা আমাদের কাজ শুধু মাগিনি ব্যবসা করা এছাড়া কিছুই না এক সময় ঘন্টা পর ঘন্টা বসে তার ভিডিও দেখতাম একটা বিরিয়ানি পাওয়ার আশায় তার ভিডিও দেখতাম কখনো দেখি না সে কাউকে গালি দেয় নাই এখন দেখতেছি সে নিচে এসে মাগি নিয়ে ব্যবসা করতেছে কারণ এই জনতার মাথায় হচ্ছে অনেক বুদ্ধি আর বুদ্ধি যাদের কাজে লাগে সে হয়ে গেলে এখন মাগি ব্যবসায়ী আর হ্যাঁ গাইজ একটি কথা কুকুরের লেজ আর মাঝে বাজি করা আই মিন কুকুরের লেজ যেমন বারো বছর চুঙ্গার ভিতরে থাকলে সোজা হয় না আর ভালো কথা কখনো মাঝে জানতে না আর কি করে যে এর নাম জ্ঞান হলো আমি তো কিছু খুঁজে পাই না আর আমি কিছু বুঝিও না হিসাবটা অনেক গোলমাল হয়ে গেল আমার কাছে আই মিন এই জ্ঞান তার মাথায় যে কোনো বুদ্ধি নেই আসে আসে শুধু গোবর বস্তি এটা এখন সকলে দেখে কিছু তাই না হ্যাঁ গাইস এই তার মাথায় অনেক বুদ্ধি যখন জ্ঞান তার বডি ও সরি সরি গাইস একটু মিসট্রকিং হয়ে গেছে এখানে হবে আমাদের বডি আই মিন জ্ঞান তার বউ আমাদের বডি যখন তার ইউটিউব চ্যানেলে অনেক ভিউ কম আসতেছিল লাইক কম সাবস্ক্রাইবার কম দেখো কিছুদিন আগের একটা ভিডিও এখানে অল্প কিছু লাইক আর সাবস্ক্রাইব ভিউ আসলো তবে জ্ঞান তাকে সে গিয়ে বলো জ্ঞান বলো আচ্ছা ও সমস্যা চিন্তা কোনো কারণে আমি আছি না আমার মতো জ্ঞান আমার অনেক জ্ঞান দিব তোকে চলো আজকে থেকে আমরা শুরু করি নিব্বা নিব্বির গল্প আর ল্যাংটা হয়ে নাচানাচি দেখবা ইউটিউব চ্যানেলে কি করে ভিউ আসে দেখো গাইজ এখন জ্ঞান তার বুদ্ধিতে সে এখন ল্যাংটা হয়ে নাচানাচি করলো আর নিব্বা নিব্বির মতো শুরু করলো চুম্মা চাটে আই মিন এক কথায় যাকে বলে ছোটাছুটি বাংলা ভাষা একটু বেশি করে বাংলা ভাষা একটু প্রচন্ড পছন্দ করি আর গালে দিতে আমি একটু বেশি চারচন্ন বোধ করি কারণ তাকে গালে দেওয়ার দরকার তাকে গালে দিয়ে কথা বলাই দরকার আর তাকে সম্মান দিয়ে কথা বলা দরকার তাকে সম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি oh তো আজকে যারা গেন্দার ব্যান ফলোয়ার আছে আমি জানি তোমাদের হোগা জ্বলতেছে আর হোগা জ্বলার কথা কারণ অনুষ্ঠানদের এক একটা কথা বুলেটের মতো <laughs> আর আমি আমি একটা ছোট রোস্টার আমাকে কেউ মাইন্ডে নেবেন না সবাই একটু সাপোর্ট করে আমাকে একটু উপরে তুলে দেন আজকের মতো এখানে বিদায় গুড বাই দেখা হবে পরের আরো একটি নতুন ভিডিওতে গুড বাই